আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দীর্ঘদিন পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম একটি ভিডিও নিয়ে তো আজকে খারিয়াতে আসিনি আপনাদের জন্য একটি চমৎকার সুখবর নিয়ে এসেছি এবং একটি অসাধারণ সাইট নিয়ে এসেছি যেই সাইটটি অন্যান্য সাইটগুলো থেকে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি পেমেন্ট করে থাকে যেখান থেকে আপনারা প্রতিদিন ছোটো ছোটো কাজ করার মাধ্যমে দুই থেকে তিন ডলার করে আর্নিং করতে পারবেন এমন একটি সাইট এবং যেটা ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে থাকে সো আজকে আমরা দেখাবো আপনাদেরকে সেই সাইটটার টোল অ্যাকাউন্ট করা থেকে শুরু করে কী কী কাজ করতে পারবেন এবং কীভাবে কাজ করা যায় সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আমি বলবো যারা <clears throat> আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন কোনো স্কিপ না করে কারণ হচ্ছে যদি আপনারা কোনো জায়গায় স্কিপ করেন তাহলে আপনারা কাজগুলো করতে পারবেন না ঠিকমতো বা বুঝতে পারবেন না আর প্রবলেম হয়ে যেতে পারে তো এই জন্যই বলবো <clears throat> যে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এবং <clears throat> আমাদের সকল ভিডিওগুলো আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং সেখান থেকে আমরা একটি ব্রাউজার ওপেন করব তো যেই ব্রাউজারটিতে আমরা অ্যাকাউন্টটি করবো সেই ব্রাউজারটা আমি ওপেন করি তো মূলত আপনাদের অ্যাকাউন্টটা করার জন্য লাগবে যেটা একটা হচ্ছে এই সাইটের লিঙ্কটা লাগবে এই লিঙ্কটা আপনাদের অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে পাবেন এবং একটা জিমেল আইডি লাগবে এবং আপনাদের একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে সেটা যে কোনো অ্যাকাউন্ট হলেই হবে ফেক অ্যাকাউন্ট হলেও কোনো প্রবলেম নেই সো চলুন আমরা কীভাবে অ্যাকাউন্টটা করবো তো আমি আমার লিঙ্কটা আগেই কপি করে রেখেছি তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করি পেস্ট করার পর চার্জ করব এন্টার দিলাম <coughs> তো দেখুন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা তো এখান থেকে আসলে আমাদের মূলত অ্যাকাউন্টটা করতে হবে তো এই ড্যাশবোর্ডটা আসার পর আমরা মূলত ক্লিক করবো এখানে sign in with Google sign in with গুগলে ক্লিক করার পর আমাদের এখানে সাইন ইন অপশনটা আসবে তো দেখুন এখানে আমাদেরকে যেটা করতে হবে আমরা যে অ্যাকাউন্ট দিয়ে মূলত যে জিমেল আইডি দিয়ে আমরা মূলত অ্যাকাউন্টটা করবো সেই জিমেল আইডিটা আমাদের এখানে লগ ইন করতে হবে তো আমরা ধরেন আমাদের এই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবো তো এই জিমেলটা দিয়ে আমরা লগ ইন করলাম জাস্ট আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে অলরেডি এই অ্যাকাউন্টটাতে আপনাদের কাজ করার জন্য জাস্ট এতটুকুই প্রয়োজন আর কিছু প্রয়োজন নেই এই কাজ শুধু লগ ইনটা করার জন্য এতটুকুই হইলিয়ে না এই লগ ইনটুকু করলেই হবে তো এখান থেকে কাজ করার জন্য যে কাজগুলো করা যায় তো আমরা কাজগুলো দেখবো মূলত কী কাজ করা যায় দেখেন এটা হচ্ছে কাজ করার জন্য আমরা এখান থেকে এখান থেকে আপনি আপনার নিজস্ব কোনো সাইট থাকলে সেটাকেও প্রমোট করতে পারবেন এবং সেখানে ভিও নিয়ে আসতে পারবেন অডিয়েন্স নিয়ে আসতে পারবেন এবং আপনি এখানে কাজও করতে পারবেন দুইটা সাইড কাজ একসাথে এখানে করা যাবে একটা হচ্ছে আপনি বায়ার একটা হচ্ছে আপনি সেলার দুই রকমভাবে কাজ করতে পারবেন ঠিক আছে তো চলুন এবার আমরা এখানে কী কী কাজ করা যায় এবং কীভাবে আর্নিং হয় তো এই সাইটটা মূলত এটা হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্ট এটা হচ্ছে অ্যাডভার্টাইজার অর্থাৎ আপনি যদি কোনো কিছু অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ করেন তাহলে সেটা হচ্ছে আপনার এখানে আগে স্টক করতে হবে টাকা এটা হচ্ছে আপনি যেই টাকাটা আপনি ইনকাম করবেন এটা এখানে জমা হবে তো আপনি এখান থেকে রেফারেল কমিশনও ইনকাম করতে পারবেন তো মূলত আসলে এখানে আমাদের কী ইনকাম আছে এবং কী কাজ করা সেটা আমরা দেখি এবং এই সাইটটা আমরা তো ষাট ডলার হলে আর্নিং পেমেন্ট দিয়ে থাকি তো চলুন আমরা এখান থেকে কী করে ইনকাম করা সম্ভব সেটাকে দেখি তো আমরা এখান থেকে চলে যাই কাজ করার জন্য আমাদের টাস্ক ক্যাটাগরি যেখানে এই টাস্ক ক্যাটাগরিসে কী কাজ দেখেন আমাদের এখানেই দেখেন এই সবগুলো কাজ কিন্তু এখানে করা যায় এই যে Instagram followers Instagram links Instagram comments traffic exchange Twitter followers তো এখানে সবচেয়ে বেশি আমি যেই জন্য বলছিলাম যে আপনাদের একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে তো এখানে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় আসলে টুইটারের কাজ এই জন্য একটা টুইটার অ্যাকাউন্ট দরকার ঠিক আছে সো একটা টুইটার অ্যাকাউন্ট আপনারা অবশ্যই নিয়ে রাখবেন এবং ওই টুইটার অ্যাকাউন্টটা এখানে আপনাদের লগ ইন করে থাকতে হবে যে ব্রাউজারে আপনার কাজ করবেন ওখানে আপনার লগ ইন করে থাকতে হবে ঠিক আছে সো আমরা অ্যাকাউন্ট করে দেখলাম চলেন যাতে আমি এই সাইটে কাজ করব না তো সেক্ষেত্রে আমি আমার আরেকটা সাইট যে সাইট আছে যে সাইটে কাজ করি সেই সাইটটাতে চলে যাই সেখানে গিয়ে আমরা কাজ করে দেখাই আপনাদেরকে ঠিক আছে সো আমি বলে রাখি তো এখানে কাজ করার জন্য আপনার টুইটার অ্যাকাউন্টকে লগ লগ ইন করার জন্য মূলত একটি এক্সটেনশন প্রয়োজন হবে এবং এক্সটেনশনটি পাওয়ার জন্য দেখেন এখানে একটা আমাকে একটা নোটিফিকেশন শো করছে browser is supported extension is not installed so আপনাদেরকে এখানে ক্লিক করে আগে এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে তো সেজন্য আমি এখানে যদি ক্লিক করি দেখেন কি আসে এই যে এখানে বলছে you could use your browser to install and run এইভাবে extension download Evo extension if you have already installed the Evo extension then simply enable it on the browser extension page for example chrome extensions in addition you can perform some categories of task manually without using our browser extension and earn money মানে এটা আপনি এক্সটেনশনটা ইউ মানে ছাড়াও কিছু কিছু কাজ করতে পারেন ম্যানুয়ালি কাজ যেগুলোতে আপনি ইনকাম করতে পারেন আবার যদি এক্সটেনশন ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কাছে কিছু অ্যাডভান্স কাজ আসবে তো ধরুন আমরা এখানে এক্সটেনশন ছাড়াই কাজ করি তো আমি যে সাইটে কাজ করি সেই সাইটটাতে আপনাকে নিয়ে যাচ্ছি তো আমি আমার আরেকটা ব্রাউজ যেটা কাজ করি এখানে আসলাম তো এই দেখেন এটা হচ্ছে আমাদের আমি যে সাইটটা কাজ করি মূলত এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের থেকে জমা হয় এই অ্যাকাউন্টের কাজটা তো আমি কীভাবে কাজ করুন দেখেন এখানে কাজ করার জন্য মূলত আমাদেরকে চলে যাওয়া আমার টাস্ক ক্যাটাগরি এখানে এই টাস্ক ক্যাটাগরিসে গিয়ে এই যে এখান থেকে এগুলো সব কাজ আছে তো এখান থেকে আপনার যে কাজটা সুবিধা আপনার জন্য ওই কাজটা বেছে নেবেন এখানে আপনি ইউটিউব ভিউ এই যে YouTube views YouTube likes YouTube dislikes তারপর হচ্ছে ভিকোনেট গ্রুপস ইত্যাদি অনেকগুলো কাজ আছে এবং ইনস্টাগ্রাম ফলোয়ার্স যদি আমি যাই এখানে যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা নেই সেহেতু আমি এটা কাজ করতেছি না তো আমরা এজন্য এই যে কাজ করব টুইটার ফলোয়ার্স এটাতে এই টুইটার ফলোয়ার্সটাতে আমরা কাজ করব তো এই টুইটার ফলোয়ার্সটা আমরা চলে যাচ্ছি এই টুইটার ফলোয়ার্সের কাজটা আপনারা এক্সটেনশন ইউজ করা ছাড়াও করতে পারবেন তো সেক্ষেত্রে এই যে ওভেন হইলো ওভেন হওয়ার পর আমরা কী করবো এখানে এই যে ফলো প্রোফাইল এই ফলো প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর আপনার যখন টুইটার অ্যাকাউন্ট এখানে লগ ইন করা থাকবে আপনার একটা যে আইডিতে ফলো করতে হবে এটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে একটা ড্যাশবোর্ড আসবে আসার পর আপনি এখানে জাস্ট ফলোতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি আপনার আগের যেই উইন্ডো তো আছে যে ট্যাব আছে আগের ট্যাব আছে ফিরে আসবেন এবং ফিরে এসে কিছুক্ষণ ওয়েট করবেন জাস্ট পনেরো সেকেন্ড এই যে এখানে দেখেন পনেরো সেকেন্ড কাউন্টিং হচ্ছে তো এই যে আমরা কিন্তু এখানে আমাদের ইনকামটা পেয়ে গেছি অলরেডি তো এইভাবে করে আপনি কিন্তু দৈনিক হিউজ পেমেন্ট কাজ কিন্তু এখান থেকে করতে পারেন ঠিক আছে আপনি এখান থেকে এক এক ঘন্টা কাজ করলে কিন্তু ডেলি এক ডলার আর্নিং করা পসিবল প্রায় সো এখান থেকে তারপর আমরা যদি দেখি যে আর কী কী ইনকাম এখান থেকে করা যায় অটোমেটিক কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে আপনাকে ঠিক আছে তো আমরা আবার এটা ফলো করে দিলাম ফলো করে আমরা এখানে ফিরে আসলাম এখানে যে এখানে সেকেন্ড কাউন্টিং করছে সর্বোচ্চ পনেরো সেকেন্ড লাগে তো পনেরো সেকেন্ড পর কিন্তু আপনার পেমেন্টটা আপনাকে সরাসরি সাথে সাথে দিয়ে দেয় এখানে ঠিক আছে এই দেখেন পনেরো সেকেন্ড শেষে আমাদের পেমেন্টটা দিয়ে দিচ্ছে চমৎকার একটি সাইট আসলে কাজ করতে আমি নিজেও কাজ করি এখানে আশা করি আপনারা সবাই কাজ করতে পারেন খুব ভালোই এবং এখান থেকে কী পরিমাণ কাজ করা দেখেন এরপর আপনি এখানে যেই আরেকটা যে ইনকামটা পাবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে অ্যাফিলেট কমিশন পাবেন অ্যাফিলেট কমিশন সিস্টেম এখানে রাখছে খুব ভালো তো আমরা দেখি অ্যাফিলেট আসলে কেউ ইনকাম দেয় এই হচ্ছে affiliate commission it's affiliate affiliate program আপনাকে এখানে এই যে five level earning on advance spend আপনাকে এখানে ফাইভ লেভেল পর্যন্ত আর্নিং দেবে একটা হচ্ছে ফার্স্ট লেভেলে আপনাকে ফার্স্ট লেভেল আপনাকে পনেরো পার্সেন্ট দেবে এবং সেকেন্ড লেভেলে সেভেন পার্সেন্ট দেবে এবং থার্ড লেভেলে থ্রি পার্সেন্ট দেবে অর্থাৎ তিনটা লেভেল পর্যন্ত আপনাকে এখান থেকে অ্যাপ্রেড কমিশন দিবে অর্থাৎ রেফারেল কমিশন দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যাপ্রিল লিস্ট আপনার অ্যাপ্রেড লিস্টে যদি কেউ কাজ করে থাকে এটা হচ্ছে সেই লিস্ট ঠিক আছে তো এইভাবে করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন জাস্ট এতটুকু হচ্ছে কাজ এখানে একদম ছোটো ঘর কাজ এর ছোটো কোনো কাজ নেই আমি বলবো তো আপনাদের এখানে কোম্পানি কাজ করেন তাহলে খুব ভালো টার্নিং করতে পারবেন আমি এর একটা সাইট দেখেছিলাম রেপিডোর কাজ আশা করি সাইটটিতে আপনার অনেক উপকার উপকৃত হয়েছেন তো বন্ধুরা আজ আর নয় তো ধন্যবাদ সবাইকে আমরা এরপরে ইনশাল্লাহ এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো কীভাবে এখান থেকে ব্যালেন্স ফ্যালেন্স ক্যাশ আউট করতে হয় এবং ক্যাশ বুঝে নিতে হয় সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো আপনারা সেই পর্যন্ত অবশ্যই কাজ করে ইনকাম শুরু করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন